ওকে এই প্রমোশনটা চালু করি আমাকে মাউসটা দাও লিঙ্কটা ইয়া করে দিতে হবে এটা হচ্ছে গিগ প্রমোশন ফাইবার তোমার গিগগুলো যে বড় বড় ক্লায়েন্ট আছে তাদের সামনে শো করবে ঠিক আছে যদি এখানে যদি দেখো এটা আমি ফুল স্ক্রিন করে দিই তো এটার মানে হচ্ছে মোর এটা হচ্ছে তোমার ফাইবারের গিগ প্রমোশন করার একটা অপশন যাদের মূলত অ্যাকাউন্টে অর্ডার আসে না এটার মাধ্যমে যেমন আমার নিজেরই একটা আমার একটা অ্যাকাউন্টে এটা অ্যাড আছে ওপেন আছে তো এখান থেকে দেখা যায় দুই তিনশো চারশো পাঁচশো ডলার এক হাজার ডলার পর্যন্ত দেখা যায় ইনকাম করি কত কত মাসে এই একটা অপশন থেকে তো এটা কিভাবে করা হয় আর কিভাবে এটা ওপেন করে এটার বলা হয় গিগ প্রমোট ঠিক আছে এটা ফাইবার তোমার কাছ থেকে টাকা নেবে নেওয়ার পর ওই গিগুলো যারা ক্লায়েন্ট তাদের সামনে শো করবে ওইখান থেকে যে ক্লায়েন্টগুলো আসবে ওইখানে ক্লিকের বিনিময়ে তোমার কাছ থেকে টাকা নেবে এখানে দেখো ভিডিওগুলো একটু যদি আমরা ভিডিওটা দেখি তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে দেখো দেখো এখানে বলে দিছে তুমি কি সেলার কিনা দেখো কিভাবে র্যাঙ্ক করে গিকগুলো এই যে এটা হচ্ছে তোমার গিক হ্যাঁ এটা ধর গিক এটা আস্তে ফাইবারে তুলে দিব প্রমোশনের মাধ্যমে এই গিকটা দেখো উপরের দিকে চলে যাবে ধরো এটা গিকটা দেখছো কীভাবে উপরের দিকে চলে গেল ফার্স্টে চলে আসলো এটা হচ্ছে এই গিক প্রমোশনের মাধ্যমে এটা ফাইবার নিচ থেকে এই ফিচারটা অ্যাড করে দিছে যদি কারো গিক র্যাঙ্ক না করে বা কারো গিক কোনো পেজে না থাকে ওরা নিজ দায়িত্ব প্রমোশন করবে বিনিময়ে তোমার কাছ থেকে একটা টাকা নেবে কিন্তু এটা ট্রায়াল হিসাবে তোমাকে দশ ডলার তারা গিফট করছে তো এটা কিভাবে কাজ করে সেটা করার জন্য আমরা এখানে দেখেন ক্রিয়েটে ইয়োর ফার্স্ট অ্যাড একটা অ্যাড রান করতে হবে এটা হচ্ছে অ্যাড রান মানে ফেসবুকে বিজ্ঞাপনের জন্য যেমন অ্যাড রান করতে হয় ফাইবারে এই অপশনটা দিছে এটার মাধ্যমে তোমাকে বিজ্ঞাপনের মতো করে রান করতে হবে ধরো তোমার এই গিকের ভিতরে অ্যাড রান করার অপশন দিয়েছে তাহলে আমরা কি করব এখানে নেক্সট করব নেক্সট এবার কত ডলার এখন বলতেছে তুমি পার প্রতিদিন কত ডলার খরচ করবে তো অবশ্যই আমরা এটা মিনিমাম দেখি সর্বোচ্চ আমরা পঞ্চাশ ডলার দিব প্রতিদিন আমরা পঞ্চাশ ডলার খরচ করব কারণ পঞ্চাশ ডলার খরচ করলে তো লস নাই কারণ এখান থেকে তুমি চার পাঁচশো ডলার নিয়ে আসতে পারতো তোমার পঞ্চাশ ডলার তো আর কাটবে না সর্বোচ্চ দশ ডলারই কাটবে না তো ধরো পঞ্চাশ ডলার দিয়ে আমি কিন্তু ক্লিক করে দিছি তাহলে কিন্তু ওকে গট ইট আমরা গটিতে ক্লিক করে দিলাম তো এবার দেখো এখানে ডেলি বাজেট দিছি আমরা হচ্ছে পঞ্চাশ ডলার আর ইউএসডি তোমার দশ ডলার গিফট করছে এখন তোমার অ্যাডটা ফুল ফ্লাপভাবে কি হচ্ছে রান হয়ে গেছে দেখো রান হয়ে গেছে এখন তোমার ক্লিকের জন্য একটা অ্যামাউন্ট কাটতে পারে ঠিক আছে আর অর্ডার এখানে যে অর্ডারগুলো আসবে সব এখানে অ্যাড হবে ডলার তুমি ওইখানে পাবা কিন্তু এখানে সবগুলো হবে কত স্পেন হয়েছে কত সেল হয়েছে কত মানে পার ক্লিকের জন্য কত সি মানে সিপিসি হয়েছে কত টাকা কাটছে ক্লিক পার কস্ট এগুলো তোমরা এখান থেকে দেখতে পারো ইমপ্রেশন কত হয়েছে এটা হচ্ছে ইউটিউবে সরি ফাইবারের যে নির্দিষ্ট জায়গা আছে ওই জায়গাগুলোতে তিনি প্রমোট করবে বাইরের সামনে রিয়েল বাইরের সামনে শো করবে তো এখানে রিকমেন্ড করবে ফাইবার নিচ থেকে ঠিক আছে একটা গিকে দিয়ে দিছে আশা করি পঞ্চাশ ডলার দিছি আমরা এটা ষাট দিন দিছে কেন এটা ডেলি বাজেটটা কি this month okay this month okay daily budget আমরা পঞ্চাশ ডলার দশ ডলার গিফট পাইছে দশ ডলার দিয়ে মোটামুটি আশা করা যায় যে এক দেড়শো দুইশো ডলার ইনকাম করে ফেলতে পারবা ঠিক আছে এটা খুবই ভালো একটা দিক তো এটা এটাতে অনেক অর্ডার পাওয়া যায় অনেক বেশি অর্ডার পাওয়া যায় তো তোমার লাখ তো পুরা ফুলে ফে পড়ছে ওকে ওইগুলা আজকে দেখাবো না আজকে সময় নেই আমার হ্যাঁ ওই কি যেন বলে পোর্টফোলিও অ্যাড করা একটু আমি তুমি একটা কাজ করবা পোর্টফোলিও অ্যাড করার জন্য তুমি তুমি যে কাজগুলো পারো ইউটিউবের হোক যে কোনো কাজ তোমার অ্যাকাউন্টে যতগুলো কিছু ওই কাজেরগুলো প্রুফগুলো রাখবা একটা প্রুফগুলো রাখবা প্রুফ রাখবা হ্যাঁ প্রুফ রাখলে আমি কাজগুলো দেখা যাবে কালকে আমি করে দিব কালকে ফ্রি টাইম তো করে দিব সময় দিনের বেলা হোক অথবা রাতের বেলায় তোমার ওই কাজটা করে দেব তো ওকে প্রুফ থাকলে করা যাবে সমস্যা নেই ওইখানে কিছু কিছু লিখতে হবে আর তো এটা যখন তোমার মনে হবে এখানে এসে তুমি বন্ধ করে দিতে পারবা তো প্রমোশন প্রমোশন চালু থাকায় বেটার তোমার গিকের ইম্প্রেশন দেখবো উড়ো দুরা শুরু হয়ে গেছে ঠিক আছে এ মাসে আর্নিং হয়েছে কত আর্নিং প্রমোট ওকে প্রমোট এ মাসে আর্নিং কত হয়েছে অর্ডার আছে কত অর্ডার আছে ডলার অর্ডার আছে এই যে এগুলো তুমি চাইলে আর্লি পেমেন্ট উইডে করতে পারবা ক্লিয়ারেন্স খুব তাড়াতাড়ি ইয়া করতে পারবা হ্যাঁ খুব দ্রুত পেন্ডিং আছে এত অ্যাভেলেবল আছে এত আর অর্ডার আছে হচ্ছে দুইশো ষোলো তার মানে মোটামুটি চারশো অ্যাভারেজ চারশো ডলার কাজ বর্তমান ইয়ে আছে তো এখানে দেখি আর্লি এই যে মানে তোমার এটা এটা কাজটা কি এটার কাজটা দেখো ধরো তুমি যদি এটা পেমেন্টটা খুব দ্রুত চলতে চাও তাহলে আর্লিতে ক্লিক করবা পে আউট এখানে খুব দ্রুত করার জন্য চার্জ কাটবে হতে এত স্যান্ড তাহলে এইগুলো আজকেই পেমেন্ট তুলে ফেলতে পারবা <laughs> ঠিক আছে তো এগুলো একটা অপশন দিছে তোমার তো অনেকগুলো দিছে অপশন ওকে যাই হোক ব্যাপার না তো ঠিক আছে তো অ্যাকাউন্টগুলো অর্ডার করা সুবিধা যাবে শুধু অ্যাক্টিভ থাকো তো প্রমোশন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। থেকে তুমি মোটামুটি প্রমোশন থেকে হিউজ টাকা ইনকাম করতে পারো প্রমোশন থেকে ওইটা আরও দেখা যাবে যে তোমার প্রমোশন দিছে না এখন দেখা যাবে তোমাকে ফাইবার লোন দেয় একটা মোটামুটি এক হাজার দুই হাজার পাঁচ হাজার ডলার পর্যন্ত লোন দেয় এটাও একটা ফিচার এটাও মেবি ऐड হই গেছে নাকি এটা দেখ চেক করব নাকি কালকে তো যাই হোক